واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا الله أكبر বলুন না আল্লাহ পাক বলেন নবী গো হাবিব গৌমতকে শোনায়া দেন সাত নম্বরের সত্যবাদী ঘোষণা করলাম আপনার পূর্বপুরুষ হজরত সাইদিনা ইব্রাহিমের পুত্র জামিউল্লাহ ইসমাইল যাকে মিনা প্রান্তরে জবে করতে নিয়ে গিয়েছিলেন ঠিক কিনা হজরত ইসমাইল জবিহুল্লাহকে আমি আল্লাহ সত্যবাদী নবী ঘোষণা করলাম জোরে সোরে বলুন সুবহানাল্লাহ হুজুর হুজুর অনেক কষ্ট করে এসেছি আরামের ঘুমকে হারাম করে সাবাঙ্গাটা এলাকাবাসীর উদ্যোগে নোরানি মাহফিলে এসেছে একটু বলুন না হজরত ইসমাইল কি কাজ করেছেন আল্লাহ তাকে কি জন্য সত্য নবী ঘোষণা করেছেন বলবো কিনা তাকে শেষ করে দিব আপনাদের কষ্ট হচ্ছে এরপরে আয়াতটা একটু তেলাবাদ করি আল্লাহ কি বলেন وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا আল্লাহ পাক বলেন নবী গো হাবিব গো সাত নম্বরের সত্যবাদী ঘোষণা করলাম আমার জবিহুল্লাহ ইসমাইলকে কারণ ইসমাইল একটা ভালো কাজ করেছে সুন্দর একটা কাজ করেছে ওই কাজটা আমার বেশি পছন্দ হয়েছে তোমার উম্মত যেন সেই কাজ করে করে আমার কাছে সত্যবাদী সত্যবাদী গণের লিস্টিতে সত্যবাদীর তালিকায় যেন নামটা উঠাইতে পারে আপনি আপনার উম্মতকে একটু বলে দেন আমি ইসমাইলকে যে কাজের জন্য সত্য নবী ঘোষণা করতেছি তারাই যেন সেই একই কাজ করে করে আমার দরবারে সিদ্দিক হয়ে সত্যবাদী হয়ে যেন আসতে পারে জোরে সুরে বলো সোহান হুজুর হজরত ইসমাইল কি কাজ করলেন আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকানা يأمر أهله بالصلاة والزكاة سيدنا إسماعيل ইসমাইল الله যখন ফজরের আজান দিত তখন তার বিবিকে ঘুম থেকে ডেকে দিত বিবি উঠো প্রাণের স্ত্রী উঠো ফজরের আজান হচ্ছে ফজরের নামাজটা একটু পড়বো চলো নিজের ঘরে সন্তানকে একটু ডাকতেছে ও আমার প্রাণের ছেলে আমার প্রাণের বৎস আমার প্রাণের দম জাদু আল্লাহ আকবার বলে সবান কাটা জামে মসজিদের মেহরাব থেকে মেম্বার থেকে আজানের জন্য আসতেছে বাবা উঠে যাও চলো একসাথে ফজরের নামাজটা পড়ব উঠে যাও এবার ছোট ছেলের কাছে মেজ ছেলের কাছে গিয়ে গিয়ে হজরত ইসমাইল বলে আমার বাবারা উঠে যাও নামাজের সময় হয়ে গেছে মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো উঠে যাও একসাথে গিয়ে একটু নামাজ তো পড়ে আসি আর না হইতো কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আরে সেই নামাজ হলো জান্নাতের সাবি হজরত ইসমাইল নিজের স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে দিত বড় ছেলেকে মেজ ছেলেকে ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিত চলো ফজরের নামাজটা পড়ে আসি আমার যুবক ভাইরা আমার উপর রাগ করবেন বলবেন যে হাই রে আজকে রাত্রে তো ঘুমাইতে পারবো না আজকে তো খাইছে আজকে হ্যাঁ এত শীতকাল এত আরামের ঘুম আজকে তো গায়ের কম্বল আজকে টেনে ঘেরে নিবে আমার বাবা হুজুর কি ওয়াজ করলেন আল্লাহ আমাদের এইসব সন্তানদেরকে হেদায়ত দান করুন কি বলেন আছে এরকম ছেলে মেয়ে নাই আলহামদুলিল্লাহ তাহলে তো বেঁচে গেছেন হজরত ইসমাইল নিজের ওয়াইফকে ঘুম থেকে জাগিয়ে দিতেন ছেলেকে নামাজের দিকে ডেকে নিয়ে যেতেন আল্লাহ বলেন ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি তিনি তার পরিবারকে নমাজের দিকে ডাকতেন জুহুরের সময় হয়ে গেছে চলো সকলের জুহুরের নামাজ আদায় করে নেই আসরের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে চলো মসজিদে যায় আল্লাহ বলেন আমার ইসমাইল তার পরিবারকে নামাজের হুকুম দিতেন নামাজের দিকে ডাকতেন এই জন্য আমার খলিল আমার খলিলের সন্তান জবিহুল্লাহকে আমি সত্যবাদী নবী হিসেবে ঘোষণা দিলাম হজরত ইব্রাহিম বাবাকে মূর্তি পুজো ছাড়তে বললেন এই জন্য আল্লাহ সত্যবাদী নবীর সার্টিফিকেট দিলেন আর তার পুত্র ইসমাইল জবিহুল্লাহ তার পরিবারকে নামাজের জন্য আহ্বান করতেন নামাজে নিয়ে যেতেন নামাজের কথা স্মরণ করিয়ে দিতেন এই জন্য আমার আল্লাহ বলেন আমার জবিহুল্লাহ ইসমাইল আজ থেকে সত্য নবী সুবাহ বললেন আমার বড় বিরাট বয়স তো শেষ হয়ে গেছে চলুন আমরা হজরত ইসমাইলের সুন্নত পালন করে আল্লাহর কাছে সকলে সিদ্দিক হয়ে যায় নিজের পরিবারকে নামাজের কথা বলি তারা পড়ুক বা নাই পড়ুক আমার দায়িত্বটা পালন করি পড়া না পড়া এটা তাদের দায়িত্ব কিন্তু বলাটা আপনার দায়িত্ব ঠিক কিনা বলুন বলাটা আপনার দায়িত্ব আপনি বলে দিয়েছেন দায়িত্ব মুক্ত হয়ে গেছেন কেমতের দিন আপনার সন্তান আর কোনোদিন বলতে পারবে না আল্লাহ গো আমাকে কেন দুজকে দিচ্ছ আমার বাবা একা একা রাতের অন্ধকারে চুপি চুপি মসজিদে চলে যাইতো আমাদেরকে কোনোদিন নমাজের জন্য ডাকতো না আমাকে কেন একা দুজকে দিচ্ছ আমি আমার বাবা সারা জাহান নামে যাব না নাও তো বলবেন না কি কষ্ট খবর বলছি চুপ করে কেন বলেন আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ গো আচ্ছা, আমার স্বামী চুপি চুপি নামাজ পড়তো আমাকে তো কোনোদিন নামাজের কথা বলে নাই আল্লাহ পাক বলেন বলাটা তোমার দায়িত্ব দায়িত্ব তুমি বলে শেষ করে দাও তুমি আমার কাছে সত্যবাদী হয়ে আসতে পারবা চলুন এবার কোরআনের কাছে যাই আর কে সত্যবাদী আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াসকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া ওয়া রাফানাহু মাকানান আলিয়া হাবিব হাবিবকে উম্মতকে শোনায় দেন আমার নবী ইদ্রিস আরেকজন সত্য নবী আমি তাকে আকাশে উঠিয়ে নিয়েছি সময় অনেক সংক্ষেপ আমরা এক নম্বরের সত্যবাদী পেয়েছিলাম যে আল্লাহ দুই নম্বরের আমার রসুল তিন নম্বরে হজরত ইব্রাহিম চার নম্বরে হজরত ইসমাইল পাঁচ নম্বরে হজরত ইদিস জোর সরে